হোয়াটসঅ্যাপ এভরিবডি দিস ইজ অনেক দ্য ফিট বয় সো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাসায় আপনাদের ওয়েটটাকে গেইন করবেন কোনো ইকুইপমেন্ট বাদে সো ফার্স্টে আপনারা ওয়েট গেইন করার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ফুড ডায়েট চার্টটা মোস্ট ইম্পর্ট্যান্ট যদি পারেন একটা ডায়েট চার্ট ম্যানেজ করবেন অথবা এই অনুসারে আপনাদের একটা ডায়েট চার্ট তৈরি করতে হবে আমার একটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে যে ওইটা দেখবেন এবং আপনার ডায়েট চার্টটা আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেকেন্ড থিং হচ্ছে যে একটা proper rest rest most important এবং থার্ড হচ্ছে যে আপনার ওয়ার্কআউট আচ্ছা আপনি যদি ওয়ার্কআউটটা করতে হয় কোন ধরনের ওয়ার্কআউট করবেন আপনার মাসেল গেইনের জন্য সো আমি প্রথমে আপনাদের একটা কমন একটা এক্সারসাইজ দেখাবো যেটা আমরা সবাই এই এক্সারসাইজ সম্পর্কে জানি প্রায় সেটা হচ্ছে যে পুশ আপ দেন আপনাদের দেখাবো ডিপস থার্ড আপনাদের দেখাবো কিছু ক্যালিস্থানিক এক্সারসাইজ যেটা আপনারা অনলি বডি ওয়েট দিয়ে আপনাদের মাসেলটা বিল্ড আপ করতে পারবেন সো প্রথমে আপনাদের পারফেক্ট পুশ আপ দেখেন সো ম্যাটে যাব দেন স্লোলি পুশ আপের মেইন রুলস হচ্ছে আপনার ফার্স্টে পজিশনটা ঠিক করা এবং যখন যাব দেন নিঃশ্বাসটা নিব এবং যখন আপ হব নিঃশ্বাসটা ছাড়ব এটা হচ্ছে পারফেক্ট পোশাক সো আবার আমরা যাই একবার হচ্ছে যে আঙ্গুলের ভিতরে গ্যাপ রাখবো দেন গ্যাপ কতটুকুন রাখতে পারি প্রথমে এক হাত এক হাত চার আঙ্গুল আপনি যতটা হিট করতে যাচ্ছেন চেস্টটা যদি আরও বেশি ইয়ে করতে চান আপনি ওয়াইট পুশ আপ দিবেন সো প্রথম অবস্থায় এক হাত দুই আঙ্গুল বা এক হাত রাখতে পারেন দেন আপনার পজিশনটা পা দুইটা একসাথে পজিশনটা ঠিক করবেন দেন পুশ আপের জন্য যাব ওয়ান ফুললি আপ হবো ফুললি ডাউন হবো ওকে সো চার থেকে পাঁচ সেট পুশ আপ দিব যতটা পারি এবং পারফেক্টভাবে যতটা পারি বেশি মেটার না কিন্তু পারফেক্ট হইতে হবে সো এবার নেক্সট আমরা এক্সারসাইজটা করব সেটা হচ্ছে যে ডিপস সো ডিপস অনেক একটা ভালো এক্সারসাইজ আপনার মাসেল বিল্ড আপ করার জন্য সো ডিপস দেওয়ার জন্য অবশ্যই একটা বার লাগবে সো আমরা ট্রেডমিলের বারে যাব দেন দেখাবো ডিপসটা সো প্রথমে বারটাকে গ্রিপ করব টাইটলি দেন লেগটাকে আপ করব slowly down slowly up so next exercise আমরা দেখাবো সেটা হচ্ছে যে ট্রাইসেপস এক্সটেনশন ওটা অনেক ভালো এক্সারসাইজ আপনারা ফুলরেও করতে পারেন অথবা যদি কোনো উঁচু চেয়ার থাকে চেয়ারে করতে পারবেন আমি এখানে আপনাদের একটা প্যারালেটস ইউজ করব ট্রাইসেপ এক্সটেনশনটা যেটা ট্রাইসেপসে হিট করে অনেক বেশি এটার গ্রিপটা দেখানোর জন্য আমি এদিকে করব প্রথমে এটার গ্রিপটা ধরব ব্যাকে দেন স্লোলি প্রেস করবো নেক্সট আমরা দিব হচ্ছে যে হ্যান্ড স্ট্যান্ড হোল্ড তারপরে আমাদের লাস্ট এক্সারসাইজ থাকবে হ্যান্ড স্ট্যান্ড পুশ আপ তো এই দুইটা একটু রিক্স রিস্কি প্লাস যাদের বডি ওয়েটটা কিছুটা কম থাকবে এবং যারা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারবেন তারা একটু চেষ্টা করবেন এর বাদে আপনারা পাইপ পুশ আপ দিতে পারেন সো পাইপ পুশ আপের ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখানে যে কীভাবে আপনারা হ্যান্ড স্ট্যান্ড স্টার্ট করবেন সোলি সোলি সো ওই ভিডিওটা দেখবেন অবশ্যই দেন হ্যান্ডস্ট্যান্ড প্র্যাকটিস করবেন এবং যারা পারেন তারা তো করবেনই so let's go guys for handstand slowly up way guys so hand stand হোলটা ডান এবার আমাদের লাস্ট এক্সারসাইজ সেটা হচ্ছে hand stand push up so shoulder back এই দুইটাতে হিট করার জন্য অনেক ডাম্বেল প্লাস ওইটার থেকেও বেস্ট একটা আপনি যদি আপনার বডি ওয়েট দিয়ে করতে পারেন অনলি বাসাতে সো অনেক ইজি ওয়েতে so let's go so hand stand push আপের জন্য যাবো okay guys so only body weight দিয়ে বাসাতে এক্সারসাইজগুলো অনেক বেস্ট আপনার মাসেল হিট করার জন্য মাসেল বিল্ড আপ করার জন্য আশা করি এক্সারসাইজগুলো আপনারা অবশ্যই বাসায় করবেন এবং যদি আপনারা একটা ছোট বার পুঁতে নিতে পারেন বাসাতে পুল আপ বার চিন আপ বার আপনারা অনেক ভালো পুল আপ দিতে পারবেন চিন আপ দিতে পারবেন মাসেল আপ দিতে পারবেন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 Guys আপনাদের যে লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং পারচেস করার জন্য আমার পেজ আছে অনেক the fit boy the king of fitness so thank you thank you all